আমি রেকর্ড শুরু করে দিলাম আমাদের আজকের ক্লাস হচ্ছে পেজ প্রমোশন করা আমরা গত ক্লাসে করছিলাম পেজ ক্রিয়েট করা এখানে আপনার কামরুন্নাহারা আপু আমাদের আজকের নতুন উনি আসছেন মতি স্যার আগে থেকে ছিলেন তো আজকে একটু ফলো করেন নিয়মগুলো খুব ভালো করে দেখেন আর আগের ক্লাসটা কষ্ট করে ভিডিও থেকে একটু কষ্ট করে দেখে নিন ঠিক আছে তো আজকে আমরা দেখব কিভাবে একটা পেজকে প্রমোশন করেন প্রমোশন বলতে হচ্ছে কি পেজের পেজ একটা পেজকে ডেভেলপ করার দুইটা সিস্টেম আছে একটা সিস্টেম হচ্ছে আপনার ফ্রিতে একটা পেজকে প্রমোশন করা যায় ফ্রিতে কিভাবে প্রমোশন করা যায় ফ্রিতে পোস্ট কইরা কইরা ধীরে ধীরে ধীরে ধীরে ফ্যান ফলোয়ার বাড়ানো একটা দুইটা করে এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে বাড়ায় আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনার জিওর মাধ্যমে ওই যে ওইটাকে বলে ফেসবুককে টাকা দিয়ে ঠিক আছে ফেসবুককে টাকা দিয়ে আর একটা সিস্টেমে কি করা যায় আপনার পেজের প্রমোশন বাড়ানো যায় অর্থাৎ পেজের লাইক বাড়ানো যায় ফলোয়ার বাড়ানো যায় এটাকে বলা হয় পেজ প্রমোশন ঠিক আছে একটা হচ্ছে ফ্রি মেথড ফ্রি মেথডের ধীরে ধীরে বাড়ে এটা সময় লাগে অথবা আপনি ভিডিও দিলেন আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার কারণে মানুষ পছন্দ করে এবং ভিডিওগুলো বারে বারে যদি মানুষ দেখে তাহলে সেই ভিডিও থেকে অনেক সময় লাইক দেয় যেমন আমরা আমাদের সামনে একটা ভিডিও আসলো একটা পেজের যদি একাধিক ভিডিও আসে তাহলে অনেক সময় সেই পেজটাতে আমরা লাইক দিয়ে দিই যে হ্যাঁ এই পেজের অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলো আমাদের সামনে আসুক ঠিক আছে এ থেকে আমরা কি করি দিয়ে দিই স্যার আপনি ডিসমিস দেন আপনি ডিসমিস দেন তারপরে এই বক্সটাতে কি হ্যাঁ ডিসমিস দেন স্যার ডিসমিস দেওয়ার পরে কেমন হয় দেখেন তারপরে স্ক্রিনশটটা দিন আমাকে যেমন ডিসমিস দিই তারপরে কি অবস্থা একই অবস্থা তাই না তাইলে এখন এটা আমি উপরেটা ডিসমিসটা শেষ কিন্তু উপরেটা যাচ্ছে না উপরের উপরের পর্দাটা যাচ্ছে না উপরের পর্দাটা যাচ্ছে না এই বক্সটা কোন অবস্থাতেই সরানো যায় না না আমি চেষ্টা করতেছি প্রথম থেকেই যাচ্ছে না ডিসমিস হয়ে গেছে কিন্তু উপরেরটা যে লেখা আছে এক্স এম এল হ্যাঁ X M L parsing error error no root element found হ্যাঁ এলিমেন্ট অফ ফাউন্ড এরকম আচ্ছা বুঝতে পারছি এটা আসলে এটা সেটিংস এর কোনো প্রবলেম হইতে পারে আচ্ছা এটা ক্লাস শেষ হওয়ার পরে দেখব চেষ্টা করে কোনো ব্যবস্থা করা যায় কিনা তো আমরা ওই পেজটাকে দুইটা ওয়েতে আমরা কি করতে পারি প্রমোশন করতে পারি একটা ওয়ে হচ্ছে ফ্রি মেথড একটা ওয়ে হচ্ছে পেইড মেথড পেইড মেথডটা হচ্ছে আপনার কোনো পেজ থেকে যদি আপনি মনিটাইজ করতে চান অর্থাৎ আপনি নিয়মিত যদি কোনো ভিডিও দেন আপনার পেজে যদি নিয়মিত ভিডিও দেন এবং সে বলেন যে আমি সেখানে ভিডিও পোস্ট করে করে টাকা ইনকাম করবো এরকম যদি মন মানসিকতা থাকে চিন্তা থাকে তাইলে সেই পেজ থেকে আর কখনোই প্রমোশন করবেন না যদি প্রমোশন করেন তাহলে সেই পেজ দিয়ে মনিটাইজ হয় না আপনার মনিটাইজ করার জন্য অর্থাৎ পেজ থেকে যদি টাকা ইনকাম করার জন্য ভিডিও দিয়ে যদি টাকা ইনকাম করার চিন্তা থাকে তাহলে সেই পেজটা অবশ্যই অবশ্যই অর্গানিকলিভাবে প্রমোট করতে হইব সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ একদম রিয়েলভাবে প্রমোট করতে হইব তো রিয়েলভাবে প্রমোট করার জন্য সিস্টেম হচ্ছে আপনি ভিডিও দিবেন অথবা পোস্ট করবেন এই ধীরে ধীরে ধীরে হবে আপনার <clears throat> একটা পেজকে মনিটাইজ করার জন্য অর্থাৎ ইনকামের কাজ ইনকামের জন্য আবেদন করার জন্য আপনার একটা পেজের জন্য প্রয়োজন হচ্ছে দশ হাজার ফলোয়ার অথবা দশ হাজার লাইক দশ হাজার ফলোয়ার অথবা দশ হাজার লাইক তারপরে হচ্ছে যে কোনো থার্টি সিক্সটি ডেইজের ভিতরে যে কোনো সিক্সটি ডেইজের ভিতরে আপনার ছয় হাজার ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম হইতে হইব ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং আপনার দশ হাজার ফলোয়ার হইতে হইব যদি ষাট দিনের ভিতরে আপনি ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন তাহলে সেই পেজটাকে আপনি মনিটাইজ করতে পারবেন মনিটাইজ মানে হচ্ছে আপনি সেই পেজকে ফেসবুকের কাছে আপনি অ্যাডসেন্সের জন্য দিতে পারবেন গুগলের মাধ্যমে তখন গুগল এখান থেকে আপনাকে কিছু টাকা দিবে সেখান থেকে আপনি যে ভিডিওগুলো দিবেন সেই ভিডিওগুলো থেকে টাকা দেয় যেমন আমরা কোনো ভিডিও দেখলে সেই ভিডিও থেকে যেমন আমরা অ্যাডভার্টাইজ দেখি না দেখাই এখানে আমি দেখাইতে পারি কিনা যেমন এই ভিডিওটাই মনে করেন এক্সাম্পল স্বরূপ আমি যদি আনি তাহলে এই ভিডিও থেকে দেখবেন কিছুক্ষণ পরে অ্যাডভার্টাইজ দিব হ্যাঁ এই ভিডিও থেকে যে অ্যাডভার্টাইজ দেয় সেই অ্যাডভার্টাইজ থেকে এই যে দীপ্ত টিভি সেই দীপ্ত টিভি এখান থেকে ইনকাম করে কথাটা বুঝতে পারছেন এইভাবে আমরাও যদি অর্গানিকভাবে কোনো পেজ এভাবে গ্রো করতে পারি ভিডিও দিয়া দেওয়া তাহলে সেই পেজ থেকে আমরা ইনকাম করতে পারব আমাদের একটা বিষয় মনে রাখতে হইব অবশ্যই আমাদের একটা বিষয় মনে রাখতে হইব যে এই ফ্রিল্যান্সিং সেক্টরে মানুষ যারা ধৈর্য ধরতে পারে পরিশ্রম করতে পারে সময় ব্যয় করতে পারে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারে যাদের মনের মধ্যে সবসময় ক্রিয়েটিভিটির চিন্তা থাকে নতুন নতুন আবিষ্কারের চিন্তা করে নতুনভাবে নিজেকে উপস্থাপন করে একটু সময় ব্যয় করে অর্থাৎ আমাকে সে যদি চিন্তা করে আমি এখন থেকে এক বছর পরে আমাকে এই পজিশনে যাইতে হইব এইরকম চিন্তা করে যারা কাজ করে এরা মনে রাখবেন কখনোই বিফল হয় না কোনো না কোনো একটা ওয়েতে সে সফল হয়ে যায় সে একটা পেজের মধ্যে মায়াজালের ভিডিও তৈরি করিয়া অথবা কোনো মানে আপনার মানুষকে ইমোশনালি ভিডিও তৈরি করিয়া অথবা মানুষকে আগ্রহ দিয়ে ভিডিও তৈরি করিয়া মোটিভেশনাল ভিডিও তৈরি করিয়া এভাবে মানুষ মানুষ ভিডিও থেকে ইনকাম করে অথবা আপনি এই ভিডিওতে কে অথবা আপনি বিভিন্ন নাটকের ভিডিও দিতে পারেন নিজে নাটক ক্রিয়েট করে আমরা যেগুলো দেখি সাধারণত আপনার ভিতরে এরকম ক্রিয়েটিভিটি তৈরি করি আপনি ভিডিও দিতে পারেন সেই ভিডিওগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন তবে হ্যাঁ যে কোনো কাজের জন্য সময়ের প্রয়োজন একদিনে কোনো কিছু হয় না সময় দিতে হবে সময় দিলে অবশ্যই আপনার জন্য বেটার অপশন অপেক্ষা করছে কিন্তু আপনি যদি মনে করেন এক মাসের পরে মনে করেন তিরিশ দিন চল্লিশ দিনের পরে মনে করেন যদি না আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না তাহলে অবভিয়াসলি আপনার পক্ষে কিচ্ছু করা সম্ভব না কারণ এই পৃথিবীতে একদিনে কোনো কিছুই হয় না একটা সন্তান পৃথিবীতে আসতে হলে মায়ের গর্বে দশ দিন দশ দশ মাস দশ দিন অবস্থান করতে হয় তারপরে সে পৃথিবীতে আসে একটা সন্তান একটা সন্তান মানুষ হিসাবে তার আকৃতি ধারণ করে দশ মাস দশ দিন অপেক্ষা করে তারপরে পৃথিবীতে আসতে হয় আমি একজন মানুষ টাকার ইনকামের রাস্তায় খুঁজবো টাকা দেখব টাকার চিন্তা করব। তাহলে আমি কি আমাকে নিয়ে একটু চিন্তা করব না ভাববো না এই বিষয়টা কীরকম হয়ে গেল না কথাটা বুঝতে পারছেন আপনারা যাই হোক <clears throat> গতদিন আমি পেজ ক্রিয়েট করছিলাম কোথায় এইটাতে তো পেজ ক্রিয়েট করি নাই তো এই জন্য আপনি আমি আমাকে অবশ্যই সবসময় চিন্তা করতে হইব যে আমার কিছু সময়ের প্রয়োজন কিছু সময় দেয়া লাগবো হ্যাঁ এবং তার মধ্যে আমাকে একটিভও থাকতে হইব একটা জিনিস মনে রাখবেন আজকে থেকে আপনারা অবশ্যই একটা জিনিস ভুলে যাবেন যে ফেসবুক আমার সময় কাটানোর জায়গা নয় ফেসবুক আমার সময় কাটানোর জায়গা নয় ফেসবুক হচ্ছে আমার ইনকামের জায়গা এখান থেকে আমি ইনকাম করব এখানে আমি সময় কাটাইব না কথাটা বুঝতে পারছেন এখান থেকে আমি ইনকাম করব এখান থেকে আমি সময় কাটাইব না সুতরাং এই বিষয়টা আমি মাথার মধ্যে রাইকা চিন্তা কইরা তারপরে আমাকে সামনে আগাইতে হইব এখন আমরা ফেসবুক চালাই কি আমরা আমরা অথবা আমরা সব প্রায় মানে প্রায় কি এই দেশের এই দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই চিন্তা করে ফেসবুকে ফেসবুকের সময় কাটানোর জন্য ফেসবুকিং করে ভিডিও দেখে বিভিন্ন পোস্টে লাইক করে কমেন্ট করে হ্যাঁ এগুলা করে ঠিক আছে এখন <clears throat> এগুলা কইরা সে কি করে সারাটা দিন এই ফেসবুকের মধ্যে সময় কাটায় হ্যাঁ আমিও ফেসবুকে সময় কাটাইব কিন্তু এখন থেকে আমার চিন্তা রাখতে হইব আমি ফেসবুকের সময়টা কিভাবে কাটাইব কথাটা বুঝতে পারছেন কীভাবে আমি ফেসবুকে সময় কাটাইব সময় কাটানো এই বিষয়গুলো আমি চিন্তা করে তারপরে আমার কাজ করতে হইব একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন এখন থেকে ফেসবুক একটা প্রোফাইলকে মানে একটা ফেজকে একটা প্রোফাইল হিসাবে দিয়ে দিয়েছে এই প্রোফাইল হিসাবে দিয়ে দেওয়ার কারণ কিছু আছে এক নম্বর কারণ হচ্ছে অনেক যেমন আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে আমার প্রোফাইলেও বর্তমানে মনে করেন প্রায় এক হাজারের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট ওয়েটিংয়ে আছে কিন্তু অলরেডি আমার ফেসবুকের প্রোফাইলে সাতচল্লিশশোর উপরে ফ্রেন্ড আছে এখন আমি যতজন মানুষ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আমারে দিছে সবাই রেখে আমি অ্যাক্টিভ করতে পারবো ইচ্ছা করলে আমার পক্ষে সম্ভব না কজ এর কারণটা হচ্ছে যে আমার লিমিট হচ্ছে পাঁচ হাজার আমি পাঁচ হাজারের উপরে মানুষকে কি করতে পারতাম না আমি ফ্রেন্ড করতে পারতাম না কিন্তু ফেসবুক ইদানিং এক পেজকে প্রফেশনালভাবে আপনার এক প্রোফাইল হিসাবে দিয়ে দিচ্ছে এই প্রোফাইল হিসাবে দিয়ে দেওয়ার পিছনে কয়েকটা কারণ একটা কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক সময় ভিডিও ক্রিয়েট করিয়া পেজে না সারিয়া আপনার প্রোফাইলে সারি যাতে আমরা প্রোফাইলে সারতে পারি এই প্রোফাইল পেজটা যেন বিল্ড আপ হয় দুই নম্বর বিষয় হচ্ছে এই পেজ থেকে যেন তার প্রোফাইল থেকে সে যেন ইনকাম করতে পারে বা তার ভালো কিছুর চিন্তা করতে পারে তিন নম্বর হচ্ছে আনলিমিটেড মানুষকে যেন সে ফ্রেন্ড ফলোয়ার হিসাবে রাখতে পারে ফ্রেন্ড হিসাবে রাখতে পারে এই বিষয়গুলো চিন্তা কইরা আরও কিছু জিনিস আছে আরও কিছু এডিশন আসবে যেগুলো আসবে ইনশাল্লাহ আপনারা পাবেন এই জন্য সে ফেসবুককে পেজকে প্রোফাইল হিসাবে দিয়ে দিছে আসুন আমরা আমাদের পেজে যাওয়ার পরে এই জায়গার মধ্যে দেখেন আপনারা প্রমোট পেজ এক নামক একটা শব্দ আছে আমি আগেই বলছি পেজ প্রমোট না মানে হচ্ছে আমার পেজের মধ্যে আমি আমার পণ্যের অ্যাডভার্টাইজের মাধ্যমে পণ্যের অ্যাডভার্টাইজের মাধ্যমে আমি আমার পেজের ফলোয়ার বাড়ানো লাইক বাড়ানো ঠিক আছে যাই হোক এখন আমি কি করব এই প্রমোট শব্দের মধ্যে ক্লিক করব প্রমোট শব্দের মধ্যে চাপব আপনাদের এখানেও আসতে পারে হয়তো প্রমোট অনেক সময় এই জায়গার মধ্যে আসে অনেক নতুন পেজ হইলে বাম পাশে আপনার প্রমোট শব্দটা আসবে এই বাম পাশে আমার এটাতে আসতেছে না বাম পাশে এখানে না এই যে প্রমোট ওয়েবসাইট আসছে আমার কাছে এখানে প্রমোট ওয়েব আপনার পেজ আসছে আপনার এখানে প্রমোট শব্দটা আসবে বাম পাশে অনেকের বাম পাশে আসে আমার এখানে ডান পাশে আসছে প্রমোট পেজে ক্লিক করলাম প্রমোট পেজে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটে অপশন আসছে তিনটে অপশন আসছে একটা অপশন হচ্ছে get start with automated ads create new ads তারপরে বুস্ট এ পুস্ট তিনটে অপশন আছে get start with automated ads অর্থ হচ্ছে আমার যে পেজের মধ্যে কিছু পুস্ট থাকে আমি একটা আরেকটা ওখানে ট্যাব ওপেন করি তাইলে বিষয়টা দেখাইতে সুবিধা হইব এই যে দেখেন অলরেডি সাতচল্লিশশো সাতচল্লিশশো জন মানুষ আমার ফ্রেন্ডস তা আমি এদেরকে কিভাবে বলেন যে হরিণ দেখেন এই যে তিনটে অপশন আছে তিনটে অপশনের মধ্যে যদি আমি গেট স্টার্ট উইথ অটোমেটেড দেই তাহলে আমার কি হবে এটা আমি দেখাচ্ছি এখন এই গেট স্টার্ট অটোমেটেড দিলে হচ্ছে আমার যে এই পেজের মধ্যে এই পেজের মধ্যে এই যে পুস্ট আছে এই যে পুস্ট আছে এরকম যে কোনো একটা পুস্ট অটোমেটিকলি আমার এখানে চলে যাবে তারপরে দেখেন এই জায়গার মধ্যে এই পুস্টের মধ্যে আছে insight ads see inside ads একটা আমার এক একটা শব্দ আছে আমরা এই শব্দতে ক্লিক করে আমরা পেজটাকে প্রমোট করতে পারি ঠিক আছে এই যে দেখেন এখানে ক্লিক করলে কি দেখায় নিয়ে আসছে কোথায় দেখতে পাচ্ছেন এখানে আমার বুস্ট করার জন্য বলতেছেন আচ্ছা দুই নাম্বার হচ্ছে create a new ads create a new ads মানে হচ্ছে আমরা একটা পোস্ট ক্রিয়েট কইরা আমরা অ্যাড ক্রিয়েট করবো অ্যাডটা আমরা সেখানে দিয়ে দিব তারপরে তিন নাম্বার হচ্ছে বুস্ট বুস্টটা হচ্ছে দেখেন একটা বুস্টটা হচ্ছে আপনার পেজকে প্রমোট করা তার সাথে আমার এই ওয়েবসাইটটাকে বা আমার এই পুস্টটাকে প্রমোট করা মানুষের কাছে পুস্টটাকে পৌঁছে দেওয়া এটাকেও বুস্ট বলে এটাও প্রমোটের পাশা মতো একটা বিষয় বুস্ট এবং আপনি যদি পেজ প্রমোট পারেন তাহলে বুস্টও পারবেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা কি করব create new ad create new এডের মাধ্যমে কাজ করব যেহেতু আমাদের ক্রিয়েট নিউ এড আমরা একটা পোস্ট ক্রিয়েট করে তারপরে অ্যাড দিব ঠিক আছে ক্রিয়েট নিউ অ্যাড এই যে দেখেন আমার এটা অ্যাড আগে ক্রিয়েট করা ছিল এটাই চলে আসছে দেখি ডাইরেক্ট ক্রিয়েট করে নতুন করে আপনাদের দেখাই ক্রিয়েট নিউ ওকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করলাম ক্রিয়েট নিউ এ ক্লিক করার না সরি দাঁড়ান এখানে একটু গলত হয়ে গেছে একটা মিনিট ওয়েট করুন এটা চিন জানছি আচ্ছা ওকে দাঁড়ান তাইলে আমি আবার নতুন করে আনি এই জায়গাটা তাহলে ভালো হয় কারেন্ট তো পেইড স্যার প্রমোট করলে না অটোমেটিক প্রমোট করলে পেইড পেইড করতে হবে তাই না হ্যাঁ পেজকে প্রমোট করতে টাকা দিয়ে আচ্ছা ক্রিয়েট নিউ এডস এর মধ্যে নতুন করে ফিচারটা চেঞ্জ করে নিয়ে আসছি আমরা গেট স্টার্ট উইথ অটোমেটিক অ্যাডের মধ্যে ক্লিক করিয়ে অ্যাডটা রান করি আচ্ছা do you want people to come to your business location আপনি কি চান আপনার বিজনেস লোকেশনে মানুষটা আসুক হ্যাঁ অবশ্যই এটা আমরা চাই নেক্সট এই যে এই অপশনগুলো আগে কেউ কোনোই ছিল না যে নতুন যে আসছে এটা নতুন না আসছে do you have a website আপনার কি ওয়েবসাইট আছে না আমার ওয়েবসাইট নাই যদি ওয়েবসাইট থাকে মনে করেন বায়ারের কাজ করবেন আপনি তাহলে বায়ারকে জিজ্ঞেস করবেন আপনার ওয়েবসাইট আছে কি না ওয়েবসাইটটা সিলেক্ট করবেন যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি নেক্সট দিবেন দেখবেন এখানে ওয়েবসাইটের একটা অপশন দেখাইব ওই জায়গার মধ্যে তারপরে do people buy product on your website আপনার ওয়েবসাইট থেকে কি মানুষ প্রোডাক্ট কিনতে চায় হ্যাঁ ইয়েস প্রোডাক্ট কিনতে চায় তারপরে ইয়েস এইটার মাধ্যমে দিলে হইব কি এই ওয়েবসাইটের মাধ্যমে যদি দেন তাহলে হইব কি আপনার পেজে মানুষ আসবে না ওয়েবসাইটে মানুষ আসবে এখন আপনি চাচ্ছেন কি আপনার পেজে মানুষ আসুক ঠিক আছে আপনার পেজে মানুষ আসুক তো আপনার পেজে মানুষ আসার জন্য আপনি ওয়েবসাইট দিতে পারবেন না ওয়েবসাইট না দিয়ে গেট স্টার দিয়ে দিবেন ওয়েবসাইট দিবেন না আমার কোনো ওয়েবসাইট নাই এই অপশানটা দিবেন তাইলে আপনার পেজের মধ্যে মানুষ আসবে do you want people to contact you yes আমাকে কন্ট্যাক্ট করতে হয় কন্ট্যাক্ট করবে মানুষ এই ফিচারগুলো কখনোই ছিল না আচ্ছা এখন আমাকে how do you want people to contact you select all that apply এখন আমাকে বলছে যে আমাকে কিভাবে মানুষ কন্ট্যাক্ট করতে চান আমি আমাকে কিভাবে মানুষ কন্ট্যাক্ট করবে এই বিষয়গুলো তাকে আমি এই জায়গার মধ্যে ইনফরমেশন করে দিতাম আগে এগুলা কখনোই ছিল না নতুন করে একদম নিয়ে আসছে এগুলা আমাকে দি কল মি দেওয়ার জন্য they share their contact information and contact they message me on Facebook they message me on WhatsApp এই অপশনগুলোতে আমাকে কিসে মানুষ কন্ট্যাক্ট করবে এই বিষয়গুলা আমি এই জায়গা থেকে মেকশোর করে দিতে হইব যে আমাকে যদি মানুষ কল দিতে চায় তাহলে আমি কল এটা সিলেক্ট করে দিব যদি share their contact information and contact দেন আমাকে যদি তারা তাদের ইনফরমেশনগুলো কন্ট্যাক্টগুলো ইনফরমেশন করতে চায় অর্থাৎ তথ্যগুলো আমাকে দিতে চায় তাহলে তথ্যগুলো যেন দেয় এটা আমি দিয়ে দিব তারপরে হচ্ছে the message me on Facebook আমাকে যদি কেউ মেসেজ করতে চায় তাহলে ফেসবুকে মেসেজ করতেও পারবে আগে কিন্তু এতটুকু অপশন দেওয়া যাইতো না আগে যে কোনো একটা অপশন দেওয়া যাইতো হয় মেসেজ দেওয়া যাইতো না হয় হোয়াটসঅ্যাপ দেওয়া যাইত না হয় কলমি দেওয়া যাইত না হয় ইনফরমেশন দেওয়া যাইত এখন দেখা যাচ্ছে সব কিছুই দেওয়া যায় মানে সবগুলাই দেয়া যাচ্ছে একদম এই মাসে আসছে এই মাসে কি আপনার এই ফিচারটা সম্ভবত দশ তারিখ পরে আসছে দশ তারিখ বা আট তারিখ এরকম কিছু নেক্সট নেক্সট পরে আসলো where is your audience location এখন আমার লোকেশনটা কোথায় অর্থাৎ আমি যে পুজ পেজটাকে প্রমোট করব। এই পেজটাকে কোথায় প্রমোট করব। আমি যদি আমার নিজের পেজটা প্রমোট করি তাহলে অবশ্যই আমি দিব কোথায় বাংলাদেশ এগুলো সব কাইটা লিখব কী লিখবো আমার লোকেশনটা হবে বাংলাদেশ ঠিক আছে আমি বাংলাদেশ বাংলাদেশটা দিয়ে দিব আমি যদি স্পেসিফিক বাংলাদেশের কোনো একটা অঞ্চল যদি চাই তাহলে আমি লিখবো যেমন বাংলাদেশ আপনার ডাকা ডিভিশন আমি শুধু ডাকা ডিভিশনে দিতে চাচ্ছি তাহলে আমি বাংলাদেশ ডাকা ডিভিশনে দিব এই যে বাংলাদেশ ডাকা ডিভিশনে দিলে আমার এরটা ডাকার বাইরে কিন্তু আর মানুষ দেখতে পারতো না এখন প্রশ্ন হচ্ছে ওই ডাকা অডিয়েন্সটা বা ডাকা লোকেশনটা ডাকা ডিভিশনটা ফেসবুক বুঝবো কেমনে গুগল ম্যাপ নামক একটা অপশন আছে না ওই গুগল ম্যাপ নামক অপশনটার মাধ্যমে সে ফেসবুকও সেটা বুঝতে পারবো কারণ গুগল ম্যাপটাকে ফেসবুক অটোমেটিক করে তার অথেন্টিকের সাথে অ্যাড করে রাখা এমনভাবে যে সে মানুষ যদি যে লোকেশনটা সার্চ করে দিব সেই লোকেশনটাই তাকে দৈরা দিব এখন আমার প্রমোটটা হ্যাঁ ইয়েস শিওর হ্যাঁ। স্যার এখানে কিন্তু আমাদের কোনো কিছু করতে হচ্ছে না স্যার ঢাকা বাংলাদেশ বা বাংলাদেশ আমাদের কি ঢাকা ডিভিশন লিখে দিচ্ছে স্যার এটা কিন্তু ফেসবুক অটোমেটিক স্যার ঢাকা ডিভিশনে স্যার দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে এখানে আমাদের এই যে ঢাকা ডিভিশন জায়গাটা সেট করছি না এই ঢাকা ডিভিশন জায়গাটা সেট করার কারণে ফেসবুক আমার পোস্টটা শুধুমাত্র ঢাকা ডিভিশনের এরিয়ার ভিতরে যে সমস্ত মানুষ আছে ওই সমস্ত মানুষের কাছে পৌঁছাইবে এখন প্রশ্নটা হচ্ছে আমার বাড়ি ডাকাতে এই বিষয়টা ফেসবুক কিভাবে বুঝবে আমি যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় আপনারা অবশ্যই দেখছেন যে ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় আমার কান্ট্রি সিলেক্ট করতে হয়েছে ডিভিশন সিলেক্ট করতে হয়েছে তারপরে হচ্ছে আমার জেলা সিলেক্ট করতে হয়েছে থানা সিলেক্ট করতে হয়েছে উপজে তারপরে পোস্ট জিপকুট সিলেক্ট করতে হয়েছে কথাটা বুঝছেন আমার ইন্টুটাল তথ্যটাকে দিছি এখন আমি যদি ভুলও দেই অর্থাৎ আমি যদি বাংলা সিলেটের মানুষ হইয়া যদি আমি ডাকাত দিই তাহলে সে আমাকে দেখাইবে সে আমাকে দেখাইবে আর আমি যদি ডাকার মানুষ হইয়া সিলেট দিই তাহলে আমাকে দেখাইবে না অর্থাৎ ডাকা ডিভিশন যারা সিলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যারা ডাকা ডিভিশনটাকে সিলেক্ট করছে ওই সমস্ত মানুষের কাছে পুস্টটা যাইত এখন ওই সমস্ত মানুষ আবার সবার কাছে যাইত নাই এখন পুস্টটা হচ্ছে যেমন মনে করুন আমি পুস্টটা ক্রিয়েট করলাম ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে এই পোস্টটাই করলাম এখন ওই পোস্টটা কার কাছে যাইব ওই পোস্টটা ওই সমস্ত মানুষের কাছে যাইব যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক এই পোস্টটা ডিজিটাল মার্কেটিং মানুষের কাছে আগ্রহী যে সমস্ত মানুষ ওই সমস্ত মানুষ চিনবে কেমনে সে তো আর তার আগেরটা বুঝলাম লোকেশন দেওয়ার সময় বুঝলাম যে মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সে তার ডিভিশন লেখা দিছে দেশ লেখা দিছে জিপকুট লেখা দিছে উপজেলা লেখা দিছে কিন্তু সে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ডিজিটাল মার্কেটিং শিখবে এই শব্দটা তো সে লেখা দেয়নি তাহলে সে কেমনে বুঝবে এটা বোঝার সিস্টেম হচ্ছে যদি আমি কোনো দিন কোনো দিন বলেও যদি এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো এক ভদ্রলোকের কোনো এক পোস্টেও যদি কোনো দিন কমেন্ট করি বা লাইক দিই একটা লাইকও দিয়ে দেই ঠিক আছে একটা লাইকও যদি বলেও যদি কোনো এক ভদ্রলোকের পোস্টে যদি দিয়ে দেই যিনি ডিজিটাল মার্কেটার এই রকম মানুষের যদি প্রোফাইলের কোনো একটা পোস্টে একটা লাইক দিয়ে দেই তাহলে ফেসবুক ধরে নিবে আমি এই ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি আগ্রহী এই জন্য পুস্টটা ডিজিটাল মার্কেটিংয়ে আমার সামনে আয়না শ করবে আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি এখন মনে করেন ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে দিলাম মনে করেন আপনি কি করেন আপনি কিছু কাপড়ের প্রমোট করতে চাচ্ছেন কিছু কাপড় সেল করার জন্য মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য একটা প্রমোট করতে চাচ্ছেন এখন আপনি কাপড়টা প্রমোট করলেন একটা বুস্ট করলেন একটা অ্যাড দিলেন এখন প্রশ্ন হচ্ছে ওই কোন সমস্ত মানুষের কাছে যাইব কাপড় তো সব মানুষই পরিধান করে এখন আপনি মনে করেন থ্রি পিস একটা থ্রি পিসের পোস্ট দিবেন এই থ্রি পিসটা কিন্তু আমার সামনে শ করবে না এই থ্রি পিসটা শ করবে ওই সমস্ত মানুষের কাছে যদি আমি অ্যাডটা ক্রিয়েট করার সময় শুধু ওমেন সিলেক্ট করে দিই তাহলে যাদের প্রোফাইলে ওমেন সিলেক্ট করে দেওয়া আছে জেন্ডারে ওয়েমেন সিলেক্ট করে দেওয়া আছে শুধু ওই সমস্ত মানুষের সামনে গিয়ে শু করবে এবং ইভেন যদি আরেকটা বিষয় হচ্ছে আমি যদি কখনো কোনো কাপড়ের পুস্টের পুস্টের নিচে যদি লাইক দেই কমেন্ট দেই তাহলে আমাকে কিছু সময়ের জন্য দেখাইতে পারে তবে সেটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না কথাটা বুঝতে পারছেন এখন আসেন আমরা সামনে যাই সবকিছু আমরা বুঝবো ইনশাল্লাহ দেবাই ধারাবাহিক মানে হ্যাঁ। আপনি যখন কাপড়ের জন্য একটা স্যার ঢাকার ডিভিশন সিলেক্ট করলেন স্যার আপনি কাপড়ের একটা বিজ্ঞাপন হ্যাঁ, হ্যাঁ, স্যার না না এখানে বিষয় দুইটা একটা বিষয় হচ্ছে আপনি ময়মনসিংহের গ্রামের বাড়ি আপনার ময়মনসিংহ আপনি অবশ্যই ডিভিশন দিচ্ছেন সিং এখন প্রশ্নটা হচ্ছে আপনি ঢাকায় বাস করতেছেন অনেক দিন যাবৎ অনেক দিন যাবৎ আপনি কখনো পোস্টও করেছেন ঢাকার লোকেশন ধরিয়া পোস্ট করেছেন অথবা আপনি এই মুহূর্তে একটা পুস্ট দিলেন সেই পোস্টটা আপনি লোকেশন যদিও ঢাকা ধরিয়া নাই দেন ফেসবুক কিন্তু বুঝতে পারবে আপনি ঢাকা লোকেশন থেকে পোস্টটা দিছেন কারণ তারা নেটওয়ার্কিং সার্চিংয়ের মাধ্যমে সেটা ধরে নিতে পারে তখন সেটা আপনার সামনে শ করবে তাহলে এখানে স্যার কোনটা শো করবে মানে স্থায়ী ঠিকানা অনুযায়ী নাকি অস্থায়ী ঠিকানা অনুযায়ী স্যার না অবশ্যই স্থায়ী ঠিকানাটা তারা প্রায়োরিটি দিবে তবে লিভিং প্লেস হিসাবে তারা একটা অপরচুনিটি তৈরি করে সেটা তাদের মানে সিস্টেম আছে সেই সিস্টেমে তাদের কাজ দেয় ঠিক আছে আমি যদি তার সাথে বলি আরেকটা ডিস্ট্রিক্ট লাগাইতে সিলহেট হ্যাঁ তাহলে আমি সিলেট দিলাম আমার এখন সিলেট ডিভিশন দিলাম আমি সিলেট ডিভিশনের দুইটা মানুষ অর্থাৎ আমাকে সিলেট ডিভিশনের এবং ঢাকা ডিভিশনের মানুষ দেখাইব আমি স্পেসিফিক একটা জায়গা তৈরিও কাজ করতে চাই যেমন ঢাকা উত্তরা আসেন আয় না sir U double T A R A হবে মনে হয় স্যার এই যে উত্তরা বাংলাদেশ ঢাকা এখন আমার পুষ্টটা উত্তরা দিলাম এখন আমার পুষ্টা কি করব শুধুমাত্র ঢাকার উত্তরের মানুষ দেখতে পারবো যারা উত্তরার এরিয়ার মধ্যে বাসবাস বসবাস করে অবস্থান করতেছে ওই সমস্ত মানুষের সামনে আমার পুষ্টা যাইব এর বাইরে মানুষের সামনে আমার পুষ্টা যাইতো না ঠিক আছে আচ্ছা যাক আমি এখন চাচ্ছি আমার পোস্টটা সারা বাংলাদেশে দেওয়ার জন্য এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তাইলে আমরা তাইলে আমরা একটা বিষয় ভালো করে বুঝলাম কোন বিষয়টা ভালো করে বুঝলাম যে যে আমরা বুঝলাম এই বিষয়টা আমরা যদি স্পেসিফিক একটা থানা তৈরিও যদি কাজ করতে চাই একটা এলাকা তৈরি যদি কাজ করতে চাই যে আমার পুষ্টটা ওই এলাকার মানুষের কাছে পৌঁছাইতে যেমন ওই যে রাজনৈতিক মানুষগুলা হ্যাঁ বড় এখনও আমাদের দেশের রাজনীতি সে পরিমাণ ওই ডিজিটালাইজেশন হয়নি বিশেষ করে আমাদের নির্বাচনী প্রচারের সময় যারা বুটাবুটিতে নির্বাচন করে যেমন ইউনিয়ন একজন ইউনিয়ন চেয়ারম্যান একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি সে তার প্রচারটা ফেসবুকের মাধ্যমে করাইতে চায় তাহলে শুধু সে তার ইউনিয়নটা দৈরে কাজ করতে পারবো কথাটা বুঝতে পারছেন সে তার ইউনিয়নটা শুধু তার যে ইউনিয়ন ওই ইউনিয়নটার লোকেশন দৈরা সে দিতে পারবো বুস্টটা এবং তার ইউনিয়নের যে সমস্ত বুটার মানুষ আছে সেই সমস্ত মানুষের কাছে গিয়ে তার পুষটা শ করব কথাটা বুঝতে পারছেন এই জন্য আমরা এটা অনেক সুবিধা আছে আমরা এটা না আচ্ছা, হুম বলেন এখানে একটা কথা বলেন এখানে এই যে লোকেশন তো সেট করলেন এখন নেক্সট দেন স্যার ওখানে একটা জিনিস আছে স্যার দেখা যাবে হ্যাঁ এখানে নেক্সট দেন আসবে আসবে সবই আসবে আমি ধীরে ধীরে একটা ক্লাসে হয় না দুইটা ক্লাস প্রবলেম আছে এক ক্লাসে যদি হয় না দুই দুই নাম আচ্ছা এমন কিছু মানুষেরকে আপনি সিলেক্ট করে দেন যারা আপনার পুস্টার প্রতি মানে ওই সমস্ত মানুষ যারা ওই সমস্ত মানুষকে দিব যারা ওই জিনিসটার প্রতি একটু আগ্রহ আছে what are some topics that you audience might like এখন যেমন আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স তাইলে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আমি ডিজিটাল মার্কেটিং দিব অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলাম এখন ওই সমস্ত মানুষের কাছে পৌঁছাইবে যারা ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি আগ্রহী হ্যাঁ আছে এখন যদি আমার হয় যদি মনে করেন কাপড়ের পুষ দিচ্ছি তাহলে আমি দিব ক্লথ ঠিক আছে ক্লথিং দিব তাহলে দিলাম ক্লথিং তারপরে যদি হচ্ছে আমি যদি থ্রি পিস দেই ড্রেস থ্রি পিস শব্দ নাই তো আমি যদি ড্রেস দেই তাহলে আমার ড্রেস অর্থাৎ ড্রেস মানে হচ্ছে মহিলাদের পোশাক এটা মহিলাদের কাছেই পৌঁছাইব কথাটা বুঝতে পারছেন নি আপনারা মানে এই জায়গাটার মধ্যে আমি দশটা ওয়ার্ড দিতে পারবো যেখানে আমার দেখেন লিমিট দিছে দশটা আমি এইভাবে দশটা ওয়ার্ড দিতে পারবো এখন মনে করেন আমি কাপড়ের মধ্যে দিচ্ছি থ্রি পিস দিচ্ছি ড্রেস দিচ্ছি শার্ট দিচ্ছি পাঞ্জাবি দিচ্ছি আপনার তার সাথে লুঙ্গি দিচ্ছি প্যান্ট দিচ্ছি আপনি এগুলো সবগুলো আপনি ওয়ার্ডগুলোকে এখানে স্পেসিফিক বসাইয়ে দিতে পারবেন কথাটা বুঝছেন নি স্যার আমি যেটা বুঝলাম স্যার ডিজিটাল মার্কেটিং যারা করে তারা বেশিরভাগ স্যার স্টুডেন্ট তার মানে স্যার তারা নিশ্চয়ই স্যার রিডিং মানে পছন্দ করে বেশিরভাগ সরি যারা কিনা ডিজিটাল মার্কেটিং করতে চায় বা আগ্রহী তারা বেশিরভাগ স্টুডেন্ট তার হবি থাকে স্যার প্লে অথবা রিডিং এরকম স্যার তাদের হবি থাকে বা তাদের কি বলে তারা পছন্দ করে থাকে স্যার এগুলো স্যার তখন কি স্যার আমি যদি শুধু রিডিং দিই স্যার হবে না স্যার তখন কি রিডিং মানে স্টুডেন্ট মানে আচ্ছা, কিনা দেখি এই জায়গার মধ্যে সেখানে স্টুডেন্ট অডিয়েন্স আপনি আপনি স্টুডেন্ট দিতে পারেন আপনি দেখবেন আপনি সামনে যান আপনারা দেখতে পারবেন ডাইরেক্ট বয়স সিলেক্ট করে দেয়া যায় আপনি মনে করেন একদম শিশু বাচ্চার প্রোডাক্ট সেল করবেন একদম জন্ম থেকে এক বছরের ভিতরে যে সমস্ত বাচ্চা ওই সমস্ত বাচ্চার প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি কি করবেন আপনি ওই সময় একদিন থেকে এক বছর বয়স পর্যন্ত আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখন একদিন থেকে এক বছরের বাচ্চার কাছে আপনার প্রোডাক্টটা যাইব আসলে কি সে দেখতে পারবো না তখন আপনার এই জায়গার মধ্যে একটা একটা অপশন থাকবো প্যারেন্টস একটা অপশন তা এনে ফেসবুক আর একটা অপশন তৈরি করে দেয় প্যারেন্টস তারপরে অপশন তৈরি করিয়া দিছে মাদার্স বাদা ব্রাদার্স সিস্টার্স তারপর father in law mother in law এরকম জেন্ডারগুলাবে সে আলাদা করে তৈরি করে দিছে মানে এগুলারে আপনি সিলেক্ট করে দিবেন ওরাই তো সাধারণত বেবিদের প্রোডাক্ট কিনে ঠিক আছে এভাবে স্পেসিফিকভাবে প্রত্যেকটা সেক্টরটাকে আলাদা করে সেট করে দেয়া যায় আচ্ছা আমরা এখন পর্যন্ত দেখেন এই বক্সটাই ফিল করতে পারছি না হান্ড্রেড পার্সেন্ট তারপরে তো আমাদের কাজ আচ্ছা স্টুডেন্ট দিলাম দেখেন ডিজিটাল মার্কেটিং দিলাম ফ্রিল্যান্সার দিলাম স্টুডেন্ট দিলাম তারপরে আমরা টিচারও দিতে পারি টি এ সিজিআর টিচার টিচার এডুকেশন দিতে পারি তারপরে দিতে পারি কি দিতে পারি এমপ্লয়ার দিতে পারি এমপ্লয়ার্স অর্গানাইজেশন আচ্ছা দিলাম আর দেওয়ার প্রয়োজন নাই আমরা তো এটা প্র্যাকটিসের জন্য কাজ করছি আমরা যখন বায়ারের জন্য কাজ করবো তখন অনেক রিসার্চ করে কাজ করবো দিলাম এখন দেখেন আমার আগের পোস্ট দিয়ে কাজ করবো নাকি আমরা নতুন পোস্ট দিয়ে কাজ করবো আমি আগেরটা কাইটটা দিলাইছি আমি নতুন পোস্ট দিয়ে কাজ করবো অ্যাড এখন এডটা আমি কোথায় থেকে নিয়ে আসবো আমি একটা এড ক্রিয়েট করব ঠিক আছে অথবা এই জায়গার মধ্যে এই যে আপলোড আছে এখন এডটা ক্রিয়েট করব কি এড ক্রিয়েট করব এর লাগে আমি ক্যানভাতে যাই আপনারা যারা ক্যানভা ইউজ করতে একটু দুর্বলতা আছে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন কিভাবে ক্যানভা ইউজ করতে হয় ঠিক আছে দেখেন আমি এই যে ক্রিয়েটেড ডিজাইন আছে দেখেন এই জায়গার মধ্যে ক্রিয়েটেড ডিজাইন আছে আমি ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করবো এই যে অথবা আরেকটা অপশন আছে আপনারা দেখেন ভালো ভাইরা মন দিয়ে আরেকটা অপশন আছে এই যে সার্চ বাটন আছে আমি সার্চ বাটনে ক্লিক করবো যেহেতু আমি সহজে সবচেয়ে ইজিলি কাজ করি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করা ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পরে ফেসবুক পোস্ট আমি যেহেতু এটা ফেসবুকে পোস্ট করব সেহেতু আমাকে ফেসবুক পোস্ট নামের জায়গার মধ্যে ক্লিক করব। ফেসবুক পোস্টের নামের জায়গার মধ্যে ক্লিক করলে কি করব। আমাকে ক্যানভা সফটওয়্যারটা অটোমেটিকলি একটা সাইজ দিয়ে দিবে ফেসবুকের যে অথেন্টিকের সাইজ আছে সেই সাইজটা ওই জায়গার মধ্যে সে আমাকে দিয়ে দিবে ঠিক আছে এখন দেখেন এই পোস্টটা আমি নিয়ে আসলাম এই এইটা এখান থেকে আমার কিছু এই যে বামে দেখেন আমার কিছু সাজেস্ট করছে চাইলে আমি এখান থেকে এখন কি করতে পারি এখান থেকে নিতে পারি আমি এটা নিলাম যে আমি এখানে অ্যাডমিশন দিছে অ্যাডমিশন ফর ডিজিটাল মার্কেটিং আমি এটাতে admission on দেখেন আমি লিখতেছি অ্যাডমিশন অন এগুলা কাটটা দেই admission on advanced admission on advance digital marketing একটা পোস্ট ক্রিয়েট করলাম আচ্ছা এখন টিতে ক্লিক করি আর একটা জিনিস লিখবো আমি এই যে এড এ হেডিং বাটনে ক্লিক করলে লেখা যায় এখন লিখবো কন্ট্যাক্ট মি ওয়ালাইকুম সালাম ও ক্লাস ও ক্লাস সাড়ে এগারোটা হয়ে যাব সিতে ক্লিক করলাম দেখেন লেখাগুলো ছোটো ছিল বড় হয়ে গেছে আবার কন্ট্রোল এতে ক্লিক করলাম এটা সিলেক্ট হয়েছে তারপরে এফেক্টে ক্লিক করলাম আমি এই জায়গার মধ্যে এই যে এটাতে ক্লিক করলাম এখন আমার একটার জন্য একটা কালার নিয়ে আসছে আমার এই কালারটা এখন মনে আছে যে এটা আমার লাগে সুইটেবল না কারণ একই কালার বারে বারে দিলে এটা বেমানা দেখায় তাইলে এটা দিতাম না আমি এটাতে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এই যে এই যে আমাদের এই কার্সর বাটনটা এখানে নিয়ে আসবো আবার কন্ট্রোল এ দিলাম আমি এখানে এতে গিয়া একটা কালার সিলেক্ট করব। কোন কালারটা সিলেক্ট করব একটা কালার যে কালারটা আমার জন্য বাসে এখান থেকে দেখেন আপনারা ক্যাল করে এই লালটাই দিলাম তারপরে এফেক্টে ক্লিক করলাম এটাতে দিলাম একটা বাসছে হ্যাঁ এইরকম একটা নিয়ে আসছে এখন আমার এটা বাসছে তো এই জায়গাতে এখান থেকে আরেকটু আমার এই গ্যাপটা কমাই দেখি কমছে ওকে এটার একটু উপরে নেই আচ্ছা আমার মনে হইতেছে মোটামুটি মানসম্মত একটা পোস্ট ক্রিয়েট হয়েছে আচ্ছা আমি এখন এই যে উপরে ডান পাশে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে নিচে গিয়া এই যে ডাউনলোড শব্দ আছে ডাউনলোড শব্দতে গিয়া এখানে আমি পিএনজি আছে এটাতে জেপিজি বানাইব জেপিজি দিয়া ডাউনলোড দিলাম ডাউনলোড হইব আমার ডিজাইন কন্টেন্ট প্রিমিয়াম কন্টেন্ট মারা ইলিশে আমারটার কি প্রিমিয়াম গেছি গা ইয়া ফুরাই গেল রে আমার প্রিমিয়ামের মেয়াদ গেছে গিয়া স্যার এটা ক্যানভা হ্যাঁ, প্রো ছিল এখন থেকে আমার প্রোর সম্ভবত লগিং অ্যাক্সেস গেছে হ্যাঁ সুইচ টু ইয়ার प्रोलॉगिंग एक्सेस किसी का देखें तो तब फिर से जो तरह आपने तो देखो तो कैनवा प्रो आपको किना এটা কাজ করা যাইত না আচ্ছা আমার প্রোটা আনবো আজকে আমি এটা তো ফ্রিতে দেখাইতেছে না এই যে হুমে গেলে আমার প্রো আছে কিন্তু লগ ইন অ্যাক্সেস গেছে গা আমি যেখান থেকে প্রোটা কিনছিলাম ওই ভদ্রলোক হয়তো অ্যাক্সেস তার মেয়াদে টাকা পেমেন্ট করেনি এই জন্য লগিং অ্যাক্সেস অটোমেটিক চলে গেছে কি লেখা আছে স্যার লেখা প্রো লেখা আছে তো গেলে তো আপনার আপনার তো ফ্রি হয়ে গেল আচ্ছা এটা আজকেই রেডি হয়ে দিবি এটা এটা মেটার না এখন তো একটা পোস্ট রেডি করতে হইবে এটা হলো কথা এই যে ট্রাই টু কনভার্ট প্রো আচ্ছা ঠিক আছে এখন একটা পোস্ট ক্রিয়েট করে আমি যেভাবেই হোক একটা পোস্ট তো লাগবে আমার কারণ যেহেতু আমি কাজ করব এটা নিয়ে ফোরে মাথা কামাইব তো আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাল কিংবা প্রো যার কাছ থেকে আনছিলাম আচ্ছা দেখেন আমি একটা পোস্ট রেডি করি দেখি এটা প্র কিনা এখানে তো প্র দেখাচ্ছে না আমাকে এটা দেখাইব এটা ডাউনলোড হইব অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং পড়াইয়া নৌটি দেবে হেডিংতে ক্লিক করলাম হেডিংসে ক্লিক করে নিয়ে আসলাম অ্যাডমিশন অন বোর্ড দিলাম একটু বড় করি admission on advanced digital marketing তারপরে এখানে কি দেয়া যায় জাস্ট এটা পোস্ট ক্রিয়েট করব এখনও তো কিছু তো দেওয়ার নাই দেয়া যায় গোয়িং অন বাট এম তো পোস্টটা তো আর আমি পাবলিশ করব না এটা জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করতেছি জাস্ট ওই যে আমার দেওয়ার জন্য এটা আর কিছু নেই success for you but support from me colour change করি এই কালারটা দেই তারপরে এফেক্টে ক্লিক করি এখানে আসে আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটু বোল্ড করে ওকে তাহলে এখন আমি এটা ডাউনলোড দেই ডাউনলোড যে পিজি আছে দেয়া এটা আর আসার প্রয়োজন নাই ডাউনলোড স্যার কেমন লাগতেছে আছেন তো স্যার কি মনে হচ্ছে ভেরি ফাইন আচ্ছা আপলোড আমার এটা ডাউনলোডে আইসা জমছে যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং নিয়ে আসলাম ওকে এইটাতে আমি ক্লিক করলাম সিলেক্ট তারপরে আসেন যদি আরও পোস্ট দিতে চাই তাহলে এই জায়গা থেকে ক্লিক করে আরও পোস্ট নিয়ে আসতে পারি ডিজিটাল আইটি পার্ক নামে এইটা দিতে চাচ্ছি এইটা আমি দিয়ে দিলাম সিলেক্ট আরও দিতে চাইলে আরও দিতে পারবো তারপরে নেক্সট আসতেছে আসলো এখন দেখেন আসছে আমাদের জন্য নতুন একটা ফিচার এই জায়গাগুলাই হচ্ছে আমরা এতক্ষণে নেক্সট দিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি এই পর্যন্ত আসা আমরা একটা জিনিস বুঝে নেই প্রচুর সিলেক্ট আছে এখন আসছে আমাদের বিলিং ইনফরমেশন বিলিং ইনফরমেশনটা কি আচ্ছা, এখানে দেখাচ্ছে দেখেন আমরা এই জায়গাটা একটু দেখি আমরা এখানে কি কি আসবে এখানে হচ্ছে আমার এই বিলিং ইনফরমেশনের আগে এই জায়গাটা আমরা বুঝি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব get more messages get more leads get more message in whatsapp on whatsapp promote your contact info in locally promote your address locally এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা বুঝি একটু এই অপশনের মধ্যে get more message on messenger এই অপশনটা যদি সিলেক্ট করে দেই তাহলে মানুষ আমাকে মেসেঞ্জারে নক দিবে আমার মেসেঞ্জারে প্রচুর পরিমাণে নক আসবে গেট মোর লিডস লিড মানে কি লিড মানে হচ্ছে ইনফরমেশন তথ্য একজন মানুষের তথ্য একজন মানুষের ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তারপরে অ্যাড্রেস তারপরে তার বিজনেসের কোনো পরিচয় থাকলে বিজনেসের পরিচয় এই সমস্ত জিনিসগুলা তার ফেসবুক অ্যাকাউন্ট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার টুইটার অ্যাকাউন্ট তার লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ওই সমস্ত অ্যাকাউন্টগুলার ইনফরমেশন নিয়ে আসাকে বলা হয় লিডস ঠিক আছে আমি যদি এই জায়গা সিলেক্ট করে দেই তাহলে মানুষের ইনফরমেশনগুলো আমার কাছে নিয়ে আসবে get more message in on WhatsApp আমি যদি এটা অপশন সিলেক্ট করে দেই তাহলে আমার এই পোস্টের মাধ্যমে মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে promote your contact in locally যদি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলারে আমি মানুষের লোকালিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাই যাতে মানুষ মনে করেন আমার মোবাইল নাম্বারটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাহলে আমি এটা এই জায়গার মধ্যে দিয়ে দিই প্রমোচিওর অ্যাড্রেস লোকেশন আমার এই অ্যাড্রেসটা অর্থাৎ আমি কোথায় বাস করি অথবা আমার কোথায় অফিস এই তথ্যগুলো যদি মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাহলে প্রমোচিওর অ্যাড্রেস লোকালি এই জায়গাটা কাজ করার আগে কোনো বায়ারের যদি কাজ করেন এই জায়গাটা কাজ করার আগে আপনি বায়ারকে প্রশ্ন করে নিতে হবে বাইরের কাছ থেকে জানতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন সেটা যদি তার কাছ থেকে না জানেন তাহলে আপনি সমস্যায় পড়বেন এই জন্য বাইরকে আগে জানতে হবে যে আপনি কি চাচ্ছেন আপনি কি মেসেঞ্জারে মেসেজ চাচ্ছেন আপনি কি লিড চাচ্ছেন আপনি কি ইনফরমেশন হোয়াটসঅ্যাপে মেসেজ চাচ্ছেন আপনি কি আপনার কন্ট্যাক্টকে লোকালি প্রমোট করতে চাচ্ছেন মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন নাকি আপনার অ্যাড্রেস পরিচিত করতে চাচ্ছেন এই বিষয়টা আপনি আমাকে বলেন এটা আপনি বায়ারকে বলতে হইব ঠিক আছে স্যার গেট মোর লিডসটা স্যার আমার এখানে অপশনে নাই কেন স্যার হয়তো কোন একটা ফাংশনে মিস্টেক হইছে এটা কোন আপনি রিলোড দেন হয়ে যেতে পারে ওকে ডান এখন দেখেন নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে আসে আসে সেটিংস ডেইলি বাজেট ডেইলি বাজেটটা কি এখানে হচ্ছে পেমেন্ট সেক্টর টাকা টুকা এগুলা সেট করে দেয়া এই ডেইলি বাজেটটা কি আমরা এটা বুঝি ডেইলি বাজেটটা হচ্ছে আমার এই পোস্টটা আমার এই পোস্টটা যখন ফেসবুককে টাকা দিয়ে কাজ করাইব তখন আমি আমার এই পোস্টটাতে প্রতিদিন ফেসবুককে কত টাকা দিতে চাচ্ছি এই জায়গাটা সিলেক্ট করে দেয়া হচ্ছে ডেইলি বাজেট আমি যদি ফেসবুককে প্রতিদিন তিন ডলার করে খরচ দেই ফেসবুককে যদি প্রতিদিন আমি তিন ডলার করে খরচ দেই তাহলে ফেসবুক আমার পোস্টটাকে কতজন মানুষের সামনে পৌঁছে দিবে আমরা একটু দেখি আমাদের এই পোস্টটাকে ফেসবুক পৌঁছে দিবে তিন হাজার থেকে আট হাজার সাতশো জন মানুষের কাছে সর্বনিম্ন তিন হাজার মানুষের কাছে সে পৌঁছে দিবে সর্বোচ্চ আট হাজার সাতশো মানুষের কাছে সে পৌঁছে দিবে ডেইলি সেখান থেকে কতজন মানুষ আমার কাছে মেসেজ করতে পারে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারে ছয় থেকে আঠারো জন মানুষ সর্বনিম্ন ছয়জন মানুষ আমাকে মেসেজ করতে পারে সর্বোচ্চ আঠারো জন মানুষ আমাকে মেসেজ করতে পারে এখন বিষয়টা হচ্ছে এখানে সব কিছু কিন্তু আবার সঠিক না মানে হচ্ছে যে এটা ফেসবুক আপনাকে আমাকে একটা আইডিয়া দিচ্ছে এই আইডিয়া আইডিয়ার কোনো মূল্য নাই একটা প্রবাদ বলি না আইডিয়া শব্দের কোনো অর্থ নাই এটা ঠিক হতেও পারে নাও হতে পারে এই জন্য ফেসবুক আমাকে যে আইডিয়া দিচ্ছে সেই আইডিয়াটা কারেক্ট হতেও পারে নাও হতে পারে এন যদি কারেক্ট না হয় অর্থাৎ যদি আমার ছয়টা লিড না আসে ছয়টা মেসেজ কমপক্ষে সর্বনিম্ন ছয়টা মেসেজও যদি আমার কাছে না আসে তাহলে আমি কিন্তু ফেসবুককে গালি দিতে পারবো না কারণ এটা সে আমাকে একটা আইডিয়া দিছে আচ্ছা আমি যদি এখান থেকে এখন আসেন এই যে কলমের মতো কি একটা জিনিস আছে ওই কলমের মতো ওই বস্তুটাতে ক্লিক করলে আমার এটা চেঞ্জ করা যাইব তাহলে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার কারণে আমি এখানে এই যে লিখতে পারতেছি আমি যদি ডেইলি এক ডলার খরচ করি সরি আমি যদি ডেইলি এক ডলার খরচ করি হ্যাঁ তাহলে এক ডলার সেভ দিলাম মনে করেন এক ডলার সেভ দিলাম বাজেট আমার প্রতিদিন ফেসবুককে আমি এক ডলার করে দিব ফেসবুক আমার কাছ থেকে কী এক ডলার নিলে আমার এই নয়শো থেকে দুই হাজার নয়শো মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছে দিবে আর এক থেকে ষাটটা ইনফরমেশন আমার কাছে আসবে কথাটা বুঝতে পারছেন আপনারা এখন যদি আমি ফেসবুককে আরও বেশি দেই মনে করেন আমি ডেইলি যদি ফেসবুককে পাঁচ ডলার দিই পাঁচ ডলার যদি দিই তাহলে আমার রিচ বাড়বে কিন্তু এখন দেখাচ্ছে ফেসবুক আমাকে পাঁচ হাজার থেকে চোদ্দ হাজার মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছে দিবে আর দশ থেকে 30 জন মানুষ আমাকে মেসেজ করবে ঠিক আছে এই জন্য এইভাবে আমি যত বেশি টাকা ফেসবুককে দিব তত মানুষের কাছে আমার আমাকে পৌঁছে দিবে আচ্ছা তারপর হচ্ছে ডিউরেশন ডিউরেশন হচ্ছে আমি এই ডিউরেশনটা হ্যাঁ, কি এখানে while automatically adjust your ads for better better performance you can edit to turn off automated ads at a time আচ্ছা তারপরে হচ্ছে স্পেশিয়াল এড ক্যাটাগরি আচ্ছা এড ক্যাটাগরিটা আমরা এখানে বুঝি এখানে এড ক্যাটাগরিটা আমরা দেখি কি আছে ads about credit employment housing or social issues elections or politics অর্থাৎ এই জায়গাগুলোতে আমাদের বোঝাচ্ছে যে আমার এই পুস্টটা বা আমার এই এডটা কিসের জন্য কোনো ক্রেডিটের জন্য অর্থাৎ কোনো টাকার জন্য কোনো এমপ্লয়ারের জন্য কোনো হাউজিংয়ের জন্য সোশ্যাল ইস্যুর জন্য ইলেকশনের জন্য বা কোনো পলিটিক্যালের জন্য আরও মোড় দিছে আরও জানতে পারবো আচ্ছা এখান থেকে আমরা দেখি কি কি আছে social issue election or promotion আচ্ছা এখান থেকে আমরা হাউজিং আমরা ক্রেডিটটা সিলেক্ট করব ওকে তারপরে হচ্ছে আমাদের Bangladesh countries where you see my run may run আমি কোথায় রান করতে চাই এখন মনে করেন আমি বাংলাদেশের কাজ করতেছি আমি বাংলাদেশের দিলাম এখন আমি দিতে চাইলাম মনে করেন আমেরিকান একজন বায়ার আমাকে বলল আমার পুস্টটাকে প্রমোট করে দান আমার ফেসটাকে প্রমোট করে দান তাহলে কি আপনি ওই বাংলাদেশে প্রমোট করলে চলবে একটু রেসপন্স করেন কখনোই না কখনোই কখনোই না আমার পোস্টটা প্রমোট করতে হইব অবশ্যই কোথায় লোকেশন তো করতে হইব ইউএসএ অর্থাৎ একটা জিনিস আমাকে মনে রাখতে হইব এই জায়গায় যে আমি যে দেশের মানুষের কাজ করব সেই মানুষটাকে আগে জেনে নিতে হবে যে আমার প্রমোটের লোকেশনটা কোথায় আমি কোথায় লোকেশন কোন লোকেশনে আমি প্রমোট করব এই লোকেশনটা আমাকে বলে দিন তখন আমি দিলাম যে লোকেশন আছে সেই লোকেশনটা দিলাম মনে করেন আমার বায়ার হচ্ছে ইউএসএ আমি ইউএসএতে দিব ডান তারপরে সেভ ওকে তারপরে হচ্ছে অডিয়েন্স পিপুল ইন অডিয়েন্স আচ্ছা এখন দেখি পিপুল ইন অডিয়েন্স দেখেন আমার বাংলাদেশি মানুষ যারা লোকেশন ইন বাংলাদেশ যারা বাংলাদেশে লোকেশন করতেছে বা বাস করতেছে ওই সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে যাদের বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ষট্টি প্লাস যাদের বয়স হচ্ছে দেখেন আমি বাংলাদেশের মানুষের কাছে আমার অ্যাডভার্টাইজটা পৌঁছাবে আমি সব কিছু আপনাকে মার করে ঘুরে দেখাচ্ছি যাতে আপনারা ফেস না লাগায় দেখেন যারা location in Bangladesh live in Bangladesh যারা বাংলাদেশে বাস করে তাদের কাছে আমার এই পুজটা গিয়ে পৌঁছাবে যাদের বয়স আঠারো বছর থেকে পঁয়ষট্টি বছরের উপরে তাদের কাছে আমার পুসটা পৌঁছাবে people who may interest digital marketing or freelancer যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে যাদের একটা ইন্টারেস্ট আছে যাদের আগ্রহ আছে ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আমার পোস্টটা পৌঁছাবে আদারওয়াইজ অন্য কোনো মানুষের কাছে আমার পোস্ট পৌঁছাবে না সো দ্যাট এখন আমার প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে আমার এখান থেকে আঠারো থেকে পঁয়ষট্টি প্লাস পর্যন্ত মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছাইবে এখন আমার একটা প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে পঁয়ষট্টি প্লাস মানুষের কাছে যদি আমার এই পোস্টটা পৌঁছায় তাহলে কি আমার জন্য সেখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করা মানে অর্থাৎ আমার কাছ থেকে মানুষ কালেক্ট করা বা আমার এই কাজটা করা কি পারফেক্ট হয়েছে কিনা একটু আমাকে বলবেন না স্যার না কেন পারফেক্ট হয় নাই চল্লিশ দিতে হবে আমাদের দেশে তো পঞ্চাশ চল্লিশ মানুষ এগুলো ফেসবুক বা এগুলো ইউজ করে না রাইট থ্যাংক ইউ স্যার এই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের মানুষগুলা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক তো ইউজ করে বৃদ্ধরাও ইউজ করে হ্যাঁ, আমার মূল টার্গেটটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শিখাইব আমার ওই সমস্ত মানুষ দরকার যারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে এবং পঁয়ষট্টি বছর প্লাস একজন মানুষের ব্রেইনের মধ্যে অনেক সময় অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের বয়স পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস হয়ে যায় তাদের মধ্যে থেকে দেখা যায় টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের ব্রেইনের আগের মতো কাজ করতেছে না এটা সাধারণত দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন যদি আমি বলি যে এই পঁয়ষট্টি প্লাস একজন মানুষকে নিয়ে আসার জন্য এখানে আরেকটা বিষয় আমাকে চিন্তা করতে হইব ডিজিটাল মার্কেটিংয়ের কাজ বেশিরভাগ ক্ষেত্রে রাত্র কাজ করতে হয় একটু রাত্র জাগতে হয় এবং একটু বেশি করে চেয়ারের মধ্যে বসে থাকতে হয় এখন একজন বয়স্ক মানুষ এখানে আসলো সে আগ্রহ দিকে আসলো সেই মানুষটা পারবে কি না এতটুকু বিষয় পরিশ্রম করতে রাত্র জাগ্রত করতে তারপরে হচ্ছে বায়ারের সাথে কনভারসেশন করতে নিজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে এত কিছু তার ব্রেইনে কাজ করবে কি না এটা তো আমার মাথায় রাখতে হইব সুতরাং আমার পোস্টটার মধ্যে এই এই সময় আপনিও চিন্তা করতে হইব এইভাবে আজকে যেভাবে আমার পোস্টটা নিয়ে আমি চিন্তা করতেছি যে আমার ডিজিটাল মার্কেটিং পোস্টটা পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি প্লাস এইজের মানুষের কাছে আমি পৌঁছাইব না ওইভাবে আপনিও বায়ারের কাজ করার সময় চিন্তা করতে হইব যে যে প্রোডাক্ট হোক অথবা যে কোনো কারণে সে পুস্ট বুস্ট করতে চাচ্ছে পুস্টটা পেজটা প্রমোট করতে চাচ্ছে সেই কারণটা কি তার কোন এইজের মানুষের সাথে ম্যাচ করে এটা আপনি আমার মাথার মধ্যে চিন্তা করতে হইব অ্যাটলিস্ট যদি চিন্তা করে কোনো ওয়ে না পাই বা বায়ার যদি একটু ফ্রেন্ডলি হয় তাহলে তাকে কোয়েশন করতে পারি আপনি কোন এইজের মানুষ চাচ্ছেন which ages do you want to find in Facebook আপনি কোন এইচএস মানুষ এইজের মানুষগুলো ফেসবুক থেকে চাচ্ছেন এই প্রশ্নটা আমি তাকে করব হ্যাঁ সে আমাকে তখন বলে দিবে হ্যাঁ আটানব্বই পার্সেন্ট বায়ারকে প্রশ্ন বায়ারদের প্রশ্নগুলো আটানব্বই বায়ার পার্সেন্ট বায়ারই আমাকে বলে দিবে দুই একজন পৃথিবীর সব জায়গায় দুই একজন গাড়তেরা মানুষ তাকেই সে বলবো আপনি কাজ করেন এটা বুঝা কাজ করতে পারেন না হ্যানতেন হাবি জাবি বলতেই পারে কিন্তু আটানব্বই জন বলবে আটানব্বই জন বলবে এটা নিশ্চিত সো দ্যাট এই জায়গার মধ্যে আমাকে চিন্তা করতে হইব তাইলে এখন আমি এখন আমি পঁয়ষট্টি প্লাস এইজের মানুষের সামনে দিব না তাইলে আমি কি করব। আমি আমি কলমের উপরে ক্লিক করব। কলমের উপরে ক্লিক কইরা এখান থেকে আমি এইজ কমাইয়ে নিয়ে আসতে পারবো ঠিক আছে এই যে ওলে ক্লিক করলাম যে আপডেট চলতেছে রে এর লাগিয়ে কাজ করা স্যার কেটে দেন কেটে আবার প্রবেশ করেন স্যার কেটে দেন কাটলে ভাই সমস্যা নেই স্যার কেটে আবার প্রবেশ করতে পারবেন স্যার হইতেছে না তো ওই যে আমি বলি আপনাকে এই জায়গার মধ্যে অলই চলে আসছে আর সবগুলাই সিলেক্ট করে অটোমেটিক যে আপডেট চলতেছে তো আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার ওই ডলারের জায়গাটা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলেন স্যার ওই ডলারের একটু জান স্যার আমি একটু দেখতে যাচ্ছিলাম স্যার আচ্ছা এখান থেকে ওই অডিয়েন্সটা তো আমরা না করা পর্যন্ত কিছু করতে পারতেছি না বুঝতে পারছেন কি চেঞ্জ নিয়ে আসছে মেটার মাধ্যমে এখন কাজ করা যাইব এটা দেখছি না আমি আচ্ছা আসুন এখন এটা কমানো যাচ্ছে না আমি পারতেছি না এই জায়গার মধ্যে আপনারা পারবেন এক দুই দিন গেলে এটা ঠিক হয়ে যাব এই জায়গার মধ্যে থেকে এই যেমন কমাইবেন টান দিবেন কমাইবেন অটোমেটিক হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি যদি শুধু ম্যানের কাছে দিতে চান তাহলে এই যে ম্যান শব্দটা আছে এই যে ম্যান এখানে ম্যানের উপরে ক্লিক করবেন ম্যান হয়ে যাব আপনি যদি শুধু ওমেনের কাছে দিতে চান তাহলে ওমেন ওমেন সিলেক্ট করবেন ওমেনের কাছে হয়ে যাব আপনি যদি সব মানুষের কাছে দিতে চান তাহলে অল ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে পাচ্ছি না না হচ্ছে না এটা আমার এখানে ফিক্সড করে দিয়ে দিছে তারপরে আসেন লোকেশন লোকেশন দেখেন এখানে লোকেশন ফিট ফিট করা হচ্ছে Bangladesh plus twenty five square kilometre মানে পঁচিশ কিলোমিটারের মধ্যে আমার এটা দেখাইব আমি এটা চাচ্ছি না মনে করেন আমি কি করব সমগ্র বাংলাদেশ বাংলাদেশ টোটাল দিব এই যে বাংলাদেশের মধ্যে টোটাল বাংলাদেশ যদি দিতে চান তাহলে এই জায়গার মধ্যে একটা বিষয় দেখবেন আমি এখানে আপনাদের স্ক্রিনশট দিয়ে সম্পূর্ণটা বুঝাইলে আপনারা ভালো হয়ে বুঝবেন শুধু বাংলাদেশ যদি দেন তাহলে একটা স্পেসিফিক এরিয়া হিসাব করতো না আপনি যদি বাংলাদেশ কান্ট্রি দেন তাহলে বাংলাদেশ টোটাল দেশটা হিসাব করবো মনে রাখবেন বাংলাদেশ কিন্তু শুধু বাংলাদেশে না বাংলাদেশে ইউকেতেও আছে একটা জায়গা ফ্রেন্ডশিপ ব্রিজ নামে Bangladesh friendship UK friendship bridge একটা জায়গা আছে তারপরে যদি ঢাকা সিটি দেন তাহলে ঢাকা কিন্তু বাংলাদেশেও না ইন্ডিয়াতেও একটা ঢাকা আছে ঠিক আছে যাই হোক ঢাকা সিটি দিলে Dhaka city city Dhaka division Bangladesh এগুলো দেখিয়ে দেবেন এই যে সিটি সিটি এই এই বিষয়গুলাই দেখানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য এই জায়গাগুলো একটু খেয়াল করবেন ম্যাপে হ্যাঁ। তো দেখা দেয় স্যার হ্যাঁ এখানে দেখা যাচ্ছে তারপরে অনেক সময় হয়তো না না আপনারা আপনারা দুই একজনে বুঝতেছেন এমন সময় আমি যখন ফার্স্টলি যখন ক্লাস করছিলাম শিখছি তখন ওই জায়গাগুলো আমি বুঝছি না কিন্তু হ্যাঁ অনেক সময় এই জন্য আমি বাইঙ্গা বাইঙ্গা দেই যাতে সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা হয় এত পরে কে আসলেন হানিফ ভাই রাইট আনিফ ভাই আসসালামু আলাইকুম হানিফ ভাই শুনতে পাচ্ছেন হানিফ ভাই শুনতে পাচ্ছেন শুনলে মাথা নাড়ান অন্ততপক্ষে মাথা নাড়াইয়া বলেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে ওখানে দেখেন মাইক ভিডিওর মতো একটা কিছু আছে ওইটাতে ক্লিক করিয়া ভিডিওটা অফ করিয়া দেন এবং আমি কি বলি এবং কি দেখাই ওইটা দেখেন মনে শুনেন হ্যাঁ আচ্ছা, চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন যদি আমি বলি না বাংলাদেশ নেই আমি ঢাকা উত্তরা দিব তাইলে উত্তরা হ্যাঁ এই যে ঢাকা উত্তরা সিটি এই যে এই শুধু উত্তরার ম্যাপটা চলে আসছে অর্থাৎ আমি হ্যাঁ, আচ্ছা, আমি যে জায়গাটাকে সিলেক্ট করে দিতে চাই আমি ইচ্ছা করলে সেই জায়গাটাই সিলেক্ট করে দিতে পারবো এটাই হচ্ছে আমার এই জায়গার মধ্যে কি সবচেয়ে সুবিধা এই জায়গাটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন কারণ ঢাকা ডিভিশন সিটি সরি এটা সিলেক্ট করেন হ্যাঁ থ্যাংক ইউ তারপরে এই যে গাজীপুর মনে করেন গাজীপুরে ওই গাজীপুরটা আমার দিয়ে দিলাম আমার মনে করেন আমি নিয়ে আসবো কোথায় ঠাঙ্গাইলে ঠিক আছে ধরলাম তো টান দিলাম ভদ্রলোকের টান দিয়া এই যে গাজীপুরে এই জায়গার মধ্যে সেট করে দিলাম তারপরে ক্লিক করলাম এই যে দেখেন আমার টাঙ্গাইল আসছে তারপরে গাজীপুর আসছে তারপরে কি আসছে আমি এই যে ওখান হ্যাঁ, থেকে ওই জায়গাগুলো আমি সিলেক্ট করে করে এরকম দিতে পারব ওকে আচ্ছা এটা হচ্ছে ড্রপ পিনের কাজ আচ্ছা এগুলো আমরা তারপরে কি করবো নিচে আসবো আরও নিচে আসলাম তারপরে হচ্ছে আমাকে কি কি দিয়ে সার্চ করলে যেন পাওয়া যায় দেখেন আমার দিছে এখানে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার এগুলো আমরা প্রথমে সিলেক্ট করছিলাম নতুন করে আবার যদি আমরা এগুলার চেঞ্জ করে দিতে পারি এগুলা দেখা যাচ্ছে আবার আগের মতোই মোটামুটি রাখছে তো এখানে যদি আমরা চেঞ্জ করি আবার ওই যে আমি ডিজিটাল মার্কেটিং দিছি ফ্রিলান্সিং দিছি এই জায়গাগুলো যদি আমি ইচ্ছা করি তাহলে আমি চেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন এখন আমি যদি মনে করে আর একটু কিছু বাড়াইবো digital marketing freelancing online income যদি দেই দিতে পারি অনলাইন ইনকাম এই অনলাইন ইনকাম এই জায়গার মধ্যে নাই দিতে চাইলাম গুগল ফাইবার ফাইবারও নাই কি দেয়া যায় ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ওয়ার্ড লার্নিং ডিজিটাল মার্কেটিং নাই আচ্ছা ঠিক আছে খুঁজে পাচ্ছি না এখান থেকে এভাবে আপনারা খুঁজে যে কোনো একটা ওয়ার্ড আমি যে কোনো একটা ওয়ার্ড নিয়ে বসাই দিচ্ছি মনে করেন বিজনেস এই যে বিজনেস দিয়ে দিলাম বিজনেসটা আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এইভাবে আপনিও দিতে পারবেন কোনো সমস্যা না এটা দেখানোর জন্য আমি বসানো এটা তো আমি প্রমোট করতাম না তারপরে নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে এখানে এই যে আমরা অডিয়েন্সগুলো এই যে সিলেক্ট করছি এই যে অডিয়েন্সটা সিলেক্ট করছি এখান থেকে এটা সিলেক্ট করছি এগুলো সিলেক্ট করছি এই মাপটা আমাদের দেখাচ্ছে ওকে তারপরে আমরা সেভ অডিয়েন্স দিলাম সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্সে আসার পরে আমরা যদি দেই ক্লোজ অডিয়েন্স এটা দেখি হয় কি না আবার দিয়ে দেখি না আমার এটা একদম ব্লক করে দিছে আর হইতো না আচ্ছা ঠিক আছে ওকে ক্লোজ অডিয়েন্স আমরা অডিয়েন্স থেকে বাইরে হয়ে গেলাম আমাদের পিপুল অডিয়েন্সটা শেষ তারপরে আসলাম ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার একটা অপশন আছে এই অপশনটা দেখব আমরা এইটুকু আজকে দেখে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি এই যে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এই বিষয়গুলো আমরা একটু দেখব এখানে আমরা কলমের উপরে ক্লিক করব আমাদের অডিয়েন্সটা কোথায় থেকে নিয়ে আসতে চাচ্ছি ইনস্টাগ্রাম না আমাদের ইনস্টাগ্রামের দরকার নাই আমাদের শুধু মেসেঞ্জারে আমরা অডিয়েন্সটা চাচ্ছি ফেসবুক তো অটোমেটিকলি সিলেক্ট করেই দেয়া ঠিক আছে আমরা সেই প্লেসমেন্ট দিলাম প্লেসমেন্ট মানে হচ্ছে আমার এই পোস্টটা কোথায় কোথায় দেখাইবে আমার এই পোস্টটা ফেসবুকেও দেখাইবে মেসেঞ্জারেও দেখাইবে আমি মেসেঞ্জারে পোস্ট কিভাবে দেখাই এর একটা নমুনা দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ওয়েট করেন দেখি পাই কিনা কোনো একটা ওয়ে সিস্টেম করে দেখা যেতে পারি কিনা যদি ফেয়ে যায় তাহলে তো গুড সরি দিস কন্ট্যাক্ট ও দেখছেন নি দেখছেন নি ঘটনা কোন দিকে গেছি এখান থেকে ক্লিক করে আমার প্রোফাইলে যাইতে কারণ আমার মেসেঞ্জারটা পেজে দেয়া নাই এখন পেজ মুডে আসিল আচ্ছা একটু রিলোড হোক তারপরে আমরা দেখ ওকে আমরা দেখলাম এখন আসুন আমরা আমাদের একটা হচ্ছে পেমেন্ট মেথড গুরুত্বপূর্ণ একটা সেক্টর হচ্ছে পেমেন্ট মেথড এই পেমেন্ট মেথড অপশনটা আমরা একটু দেখব পেমেন্ট মেথডটা কি পেমেন্ট মেথডটা হচ্ছে আমি টাকা যে ফেসবুককে দিব কিসের মাধ্যমে দিব আচ্ছা এখান থেকে আবদুল্লা ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন ডলারের উপরে প্রশ্নটা কি আবদুল্লা ভাই একটু আপনি আমাকে বলেন এখানে টাকা কনভার্ট করে না ফেসবুক শুধুমাত্র আপনি ডলার দিতে পারবেন পাউন্ড দিতে পারবেন অস্ট্রেলিয়ান ডলার দিতে পারবেন কানাডিয়ান ডলার দিতে পারবেন ইউরো দিতে পারবেন কিন্তু আপনি বাংলাদেশি টাকা এখানে সে অ্যাপ্রুভ করে না কথাটা বুঝতে পারছেন এখানে লোকেশনটা তার লোকেশনটা লোকেশন অ্যারেঞ্জ পৃথিবীর যে কোনো লোকেশনই হোক মনে রাখবেন পৃথিবীর আচ্ছা। যে যে কোনো লোকেশনই হোক ফেসবুক সাধারণত টাকা কনভার্ট করে ডলারে সাধারণত টাকা কনভার্ট করে ডলারে কথাটা বুঝতে পারছেন বুঝতে তাহলে এখানে লোকেশনটা স্যার বাংলাদেশ দিলে সমস্যা নাই স্যার পৃথিবীর যে কোনো লোকেশন দেন আপনি তাকে টাকা ডলার দিয়ে ওকে স্যার ওকে বিষয় আচ্ছা এখন আমি ফেসবুককে কি কিসের মাধ্যমে টাকা দিতে পারবো বাংলাদেশ থেকে টাকা দেওয়া যায় আপনার পেনিয়ারের মধ্যে আছে কিনা এখানে দেখে আমি চেঞ্জে ক্লিক করি চেঞ্জে ক্লিক করলে দেখতে পারবো আমরা কিসের কিসের মাধ্যমে টাকা দেওয়া যাইব তো বাংলাদেশ থেকে টাকা দেওয়া যায় ডলার কার্ডের মাধ্যমে যেটা ডুয়েল কারেন্সি নামে নামে আছে আপনারা অনেকেই এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যদি আপনারা কেউ যদি ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা নিজে লোকালি কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন লোকাল মানুষের কাছে ব্যাংকের কার্ডে হবে না স্যার না না না না ডুয়েল অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড মানে হচ্ছে ডলার ব্যাংকের কার্ডে হবে সেটা লাগবে হলে ক্রেডিট কার্ড না না ডুয়েল কারেন্সি অর্থাৎ যে কার্ড নিয়ে আপনি বিদেশ গিয়ে মার্কেট করতে পারবেন সেই কার্ড লাগবে ক্রেডিট কার্ডকে ডুয়েল কারেন্সি রূপান্তর করা হয় ক্রেডিট কার্ড না ডুয়েল কারেন্সি কার্ড মনে রাখবেন স্যার মাস্টার কার্ডের হবো না না মাস্টার কার্ডে হয় না তাহলে কি পেপালে হবে নাকি স্যার পেপাল তো বাংলাদেশ আপনি লোকেশন থেকে পেপালে টাকা দিতে পারবেন না কারণ বাংলাদেশ লোকেশন হ্যাঁ। তো আপনার আপনি পেপাল তো বাংলাদেশে প্রুভাল না এখন আমি দিছি এটাতে আসতেছে না কি জন্য আল্লাহ জানেন হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে এটা প্রবলেম হইতাছে কারণ ওখানে আসলে আমরা দেখতে পারবো আগে দেখছি পেপালে দেয়া যায় তবে বাংলাদেশ লোকেশন থেকে পেপালে ইয়া আল্লাহ ভালো হইছে দেখা আছে বাংলাদেশি টাকাও লেখা আছে স্যার ঠিক আছে তাইলে এখন আমি একদম রিলোড দিছিলাম পেজ একদম ফার্স্টে নিয়ে আসছি ওই যে ওইটা প্রোফাইল করে ফেলছিলাম ওই জায়গাটা আপনাদের মেসেঞ্জার দেখানোর জন্য প্রোফাইল করছিলাম প্রোফাইল করাই আমার প্রথমে নিয়ে আসছে ওই জায়গার মধ্যে মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দেখা যায় আরেকবার জানতাম আরেকবার জানতাম শেষ করে দিই এখন ওই যে একটা কাজ হইছে এখন তো আবার প্রথমে যাইতে হইলে প্রথম থেকে যাইতে হইব তাইলে আর মানে চাইছিলাম ওই অপশনটা পেমেন্ট মেথডের অপশনটা দেখাইয়া ক্লাসটা শেষ করি তো তার পারলাম না আজকের লাগে আজকে কালকে থেকে ওই পেমেন্ট মেথডের ক্লাস থেকে আর নেক্সট একদম ফিনিশিং টাচ পর্যন্ত ক্লাস নিব ঠিক আছে তবে ক্লাস শেষ না এখন পর্যন্ত মানে আমাদের ফেসবুক পেজ প্রমোশনের ক্লাসের অর্ধেক পার্ট শেষ হয়েছে আরও অর্ধেক পার্টে আরেকটা ক্লাস নিতে হইব আর আরও কিছু অপশন আমরা ক্লাস করব এখন যেগুলা আমরা এই ভিডিও মানে এই রেকর্ডার অফ করে নতুন রেকর্ডার দিব এবং সেই রেকর্ডের ভিডিওটা আমরা প্রোফাইলে দিব অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপ তৈরি করবো আমি আজকে আপনাদেরকে ফেসবুকের একটা গ্রুপ দিয়ে দিব যেটা প্রাইভেট গ্রুপ ওই গ্রুপের মধ্যে সিক্রেট যে আমাদের কথাবার্তা বা সিক্রেট যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো ওই গ্রুপে পোস্ট করবো আমি আর আপনারা ওই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন বুঝতে পারছেন তো আমরা আমি ক্রিয়েট করে আপনাদের এই সিক্রেট গ্রুপ গ্রুপটা দিয়ে দিব আর সিক্রেট ভিডিওটা যেমন এখন এই ভিডিওটা আমি অফ করে দিচ্ছি